এলুন মাস্কের মুখোশ ও নব্য সামন্তবাদ প্রথম আলো পত্রিকার কলাম থেকে যে দুর্ভাগাদের এলুন মাস্কের টুইটারে চাকরি করতে হচ্ছে তাদের সামনে দুটো বিকল্প খোলা আছে হয় চরম কঠিন শর্তের কাছে মাথা নত করে তার নতুন নতুন আদেশ মেনে নাও নয়তো বরখাস্ত হও টুইটারে মাস্কের রাজত্বকে একগুয়েমি অতি আত্মবিশ্বাস ও জনকল্যাণমূলক মানসিকতার অভাব এই তিনটির একটি সংমিশ্রণ হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে হিংসা ছড়ানোর অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটার নিষিদ্ধ করেছিল মাস্ক এসে সে অ্যাকাউন্ট চালু করেছে আল জাজিরা থেকে নেওয়া ইংরেজি থেকে অনুদিত খালেদ দিয়াব বেলজিয়ান মিশরীয় সাংবাদিক ও লেখক